নামাজের মাধ্যম দিয়া আপনি আল্লাহর কাছে বলেন নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চান কি লাগে বাবা টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে চা লাগে রে সমস্ত কিছু আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ছায়া দেন চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ এটা আমার কথা নয় বাবা আল্লাহর পবিত্র আমি তোর ডাকে সারা দিব শুনি এই যে কয় আলিম বলছে যে সা যে কোনো আল্লাহর কাছে আপনি ছায়া দেখেন আল্লাহ দেয় না নাই কিন্তু চাই না না দিব কিভাবে আপনি ভালো করে ছায়া দেখেন তো আল্লাহ দেয় না নাই কি লাগে আপনার কি কেন জরুরত করছে আপনি ছায়া দেখেন তো আল্লাহ দেয় না নাই কিন্তু বাবা সাওয়ার সিস্টেম হলো সাওয়ার পদ্ধতি হলো নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে নামাজের মাধ্যম দিয়ে আপনি চান যা চাইবেন ইহসান দিবে দুনিয়ার আড়ায় বড়ায়ের জন্য আর নামাজের মাধ্যম দিয়ে সাহস হইবেন বাবা এটা আমার কথা হয় নামাজ যখন আপনি পড়বেন পাঁচ পাঁচ নামাজটা কায়েম করবেন আল্লাহর সাথে প্রেম যখন হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে রুহানি কানেকশন মাবুদের লগে যখন হয়ে যাবে তাকওয়া যখন হাসিল করে নেবেন ও ভাইজান রে সাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ আপনার যোগাযোগ ডাইরেক্ট মাওলার সাথে আরো শুনে করে আলোচনা করে প্রেম ভালোবাসা করে দশটা নম্বরে যোগাযোগ রাখে সময়ে কি করে জানেননি বাবা মা বাবা বাবা মা কেমন হাতের থেকে মোবাইল নে এমন ভাবে আসার মারে মোবাইল না বাঙ্গা বাঙ্গা কয় কি কয় যখন থেকে ফোন করতি না কয় না হ্যাঁ। মোবাইল আসার তা বাঙ্গা কি কো বাপ মা এখান থেকে ফোন করতি না হ্যাঁ। তখন ছেলে কি কো বাঙ্গগা নাম্বার মহস্ত ডাবল থ্রি ফোর ফাইভ কথা দেখাইলাম আমি আর কি নাম্বার বলে কই মহস্ত অন্তর তেমন হ্যাঁ। ভাবে আমার আল্লাহ আমি আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য তুই আমার সাথে যোগাযোগ রাখার জন্য পাঁচটা নাম্বার যোগাযোগ রাখ two double four three four এই নাম্বারে ডায়াল কর এই নাম্বারে যোগাযোগ রাখ এই পাঁচটা নাম্বারে যদি যোগাযোগ রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দারে মেরাজ হয়ে যাবে কোন মানুষে যদি পাঁচ অক্ট নামাজ কায়েম করে না এই পাঁচটা নাম্বার বাবা নাম্বার বলার সময় আমার কাছে নাই বিস্তারিত আলোচনা করতে পারবো না নাম্বার গুলি খালি মুখস্থ রাখেন বাবা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে এটা হলো তো আবার জোহরের চার রাকাত ফরজ নামাজ আছে ফর আবার আসরের চার রাকাত ফরজ নামাজ আছে ফর টু ডাবল ফর মাগরিবের তিন রাকাত নামাজ আছে three two double four three আবার ঈশার চার রাকাত ফরজ নামাজ আছে বাবা four two double four three four এই নাম্বারে ডায়াল করেন এই নাম্বারে যোগাযোগ রাখেন আমার মাওলার সাথে বান্দার ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে আর শুনে বলেন সোহান আল্লাহ যদি আপনি নামাজগুলি সাথে রাখতে পারেন নামাজ এই নামাজ আপনারে খারাপের থেকে বাঁচায় রাখবে এই নামাজে আপনারে গোনার থেকে বাঁচায় রাখবে এই নামাজে আপনারে পাপের থেকে বাঁচায় রাখবে বাবারে এটা আমার কথা নয় এটা পবিত্র কালাম আল্লাহ শরীফের কথা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানে নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছেন রে বাবা সমস্ত খারাপ থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ বক্স দুম দুম দুম দুম করতেছে কিন্তু বক্স আপনি মিলান দুম দুম দুম দুম করতেছে কিন্তু আপনি আমি নামাজ পড়ি আল্লাহ কেন দেয় না অসুবিধা হইতেছে না আপনাকে বাবা অসুবিধা হইতেছে এই গেদা নিয়ে যাতে হয় বাবা আচ্ছা। আমার এই গেদারি সামনে দিচ্ছে হ্যাঁ? আপনাদের বাসা আমাদের বাসা সামান্য দিকে গেছে বুঝতেছেন যদি বাবা কান্দু বেড়া খাড়া করে শুনে নামাজ নামাজের কথা বললে অসুবিধা হয় কি ও মুসলমান বাবারে আপনাদের বলছি বাবা নামাজ পড়লে আল্লাহ দেয় কিন্তু আপনি আমি পড়লে আল্লাহ দেয় না কেন কান দুটা খারা করে শোনেন সাহাবারা নামাজ পড়ছে বাবা শরীরের দিকে তীর খুল যাচ্ছে টের পাইছে এই জোরে কন এই সত্য করে কন কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজটা কায়েম করি আপনি দেখবেন রে বাবা মসজিদের দুহে বাবা বেহের লাস্টে বারোই বেহের আগে আমি গুণাগার হবিবুর রহমান বলছি আপনাকে বাবা আপনি সুন্দর করে নামাজ কায়ম করেন যেটা জীবনের প্রথম পুরস্কার রিজিক সেই রিজিকের অভাবটাই আমার আল্লাহ দূর করে দেয় আল্লাহ দূর করে দেয় কিন্তু আপনাকে আমাকে দূর করে না নিজে নিজে ভাবেন তো নামাজের মতন নামাজ হয় না না আপনি আমি কি করি নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন তো মসজিদের মধ্যে ধরেন আপনি দাঁড়াইছেন নামাজ পড়তেছেন দুই হাত পড়েন চার হাত একটু ধৈর্য সহকারে পড়েন তো আপনি পড়েন না একটু নমাজটা সুন্দর করিয়া মসজিদে লাইন গেছে গা দশ মিনিট আপনার বাড়িতে আসি আছে আপনার বাড়িতে আসি আছে তা আপনি মসজিদে দাঁড়াইছেন দশ মিনিট সময় লাইন গেছে গা একটু ধৈর্য ধরে আল্লাহ সিদ্ধা দিতেছেন তো মা গোত্রে তো ধৈর্য ধরেন না লাইন গেছে গা দেখবেন কি অস্থির বাপ নেওয়াত আর লুঙ্গি বাইরা কথা আপনি যে লুঙ্গি বাড়িতেছেন বাড়ি ঠাস করে লুঙ্গি খুলে না না আপনার মাথা প্রেশার উঠতে গেছে দশটা মিনিট সময় আপনি ধৈর্য করে পড়তে পারেন না আপনার শরীরের কাছে একটা মশা বসে আপনি আস্তে করে সরান মশা আইসে মশা তো মশা আইসে মশাটা সরাই দেয় এমন জোরে থাপড়া দিছে মগের দাঁতায় তো আছে এমন জোরে সর মারছে যে এটা বাচ্চা আমারই দিল নাকি আত্মায় তো শেষ ইমাম সাহেব যদি সোরাকের এত অল্প লাম্পা করে পাশে থেকে দেখবেন ঠিক না মারে জান্না হন্যা দেয়া থাকলে আপনার নামাজ পাশে যদি জান্না হন্যা দেয়া থাকে আরে গজবের মোবাইলে তো আরো নামাজ নষ্ট করবে এই মোবাইলে আরো নামাজ নষ্ট করছে আমার নিজের নামাজ একটি নষ্ট করে দিছে বাবা আমি মসজিদে দাঁড়াইছি খালি কেবল এই সবার সময়েরও এক জায়গায় সবার গেলাম মসজিদ ভর্তি মানুষ পাও মোস মোসা যায় গেল থাকা হয়েছে ইয়া খালি খার হয়েছি নেওয়ারটা ভাঙছি লক দাই একটা ফোন আছে নামাজ ওইটা পকেট থেকে মোবাইল ভাগ করে কর হ্যালো আমি নামাজ কর নামাজ খার হয়ে যদি কর হ্যালো আমি নামাজ লগের দাবার ভিড়ের মধ্যে থাপড়া তা নামাজ কথা কয় কন্তে হি আমার দশা কি আমি মেলা টাইম চেষ্টা করছি যাতে হাসি না হয় বাড়িয়ে তো হাসি উপায় না মনে মনে ভাবলাম নামাজ তো হইছেই না লোকজন কবু কেরম নামাজের বলি নামাজও আসে কথা কোন আছে না একটা বয় বই না পরে ছায়া দেখি আমি একা না আরো মানুষ আসে আমি তো বাচ্চা গেলাম সম্মানী ভাইরা আপনি নামাজে দাঁড়াইছেন নামাজের মতন নামাজ কায়েম করেন সাহাবারা যেভাবে পড়ছে আপনিও পড়েন তো আল্লাহ চায় আর দেখেন তো আমি আপনার পায়ে ধরছি আপনি চায় আর দেখেন আল্লাহ দেয় না নাই আরে চাইলেন না কোনোদিন কেমন করে আপনারা বুঝাই আপনি চায় আর দেখেন আপনি চাইতে দেরি আমার আল্লাহ দুটো দেরি করবে না জোরে কোন সুবহানাল্লাহ আপনার ছেলে নামাজ পড়ে না আপনি কি ভাবেন আপনি দোষী না আমার দিকে লক্ষ্য করেন এই বাবা আমি আপনি দোষী আপনার ছেলে কেন নামাজ পড়ে না আপনি কয়দিন গেছেন আপনার ছেলের পাশে নামাজের টাইমে যদি আপনি যদি আপনার বিশ বছরের যদি আপনি আব্বা আব্বা ও বাবা ও ময়না ও সান এটা তো আদরটা কি আপনার কি আদরটা না ও ফাড়া যদি বাবা গিয়া যদি ঘরের দরজার দাঁড়ায় বলেন আব্বা বাবা ময়না সান কোন ছেলে শুয়ে থাকবো আমার বিবেকে কয় ছেলে বিশ্বাস থেকে উঠতে নামাজ পড়বে আপনার ডাকটি সুন্দর করে দিতে পারলে কিন্তু আপনি তো দেন না আপনি ঘরের দরজার মধ্যে যাও গেছেন ডাকতে আপনারা দায়রালে ধরে মিঠি বেমার উড়াই দেখবেন কেমন বাপ করে পেশার মাথা দুটা পরে একশো ডিগ্রি দরজার মধ্যে লাত্তি ব্যথা শুরু করে উঠবি না খাইয়ে তুই ক্যা ক্যা আপনার বাসা এত খারাপ ক্যা আপনার বাসা এত মিজাজ আপনার এত খারাপ ক্যা আপনি এমন করে রাখেন ক্যা করে না কথা কোন করে না না আপনি সালাক আছেন আপনার ছেলেরে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার ছেলেরে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন ফজরের টাইমে আপনি সুন্দর করে ডাকতে পারেন না এই ডাকটাই কিন্তু আপনি শিখছেন কোন দিন জানেন আপনি কোন সময় ডাকেন আপনি যখন ডাকেন ছেলে যখন কেরালা যা বিশ হাজার দশ বিশ হাজার টাকা লাগে ঈদের সময় তখন কিন্তু আপনি ডাকতে পারেন ঈদের সময় টাকা লাগে দশ হাজার বিশ হাজার তখন যে আপনি ফোন দিয়ে কথা কন তখন কিন্তু আপনি সুন্দর ব্যবহার শিখছেন আপনি তখন কন না হ্যালো গেদা বাবা কবে আইবা তুমি না আইলে আমার এই দইব তোমার মুখটা শুকায় গেছে শুকনা শুকনা কে আওয়াজটা আস্তে আস্তে কে শুরু হইতা হুদাই করে টেয়াডি লাগে এটা করে ও টাকা লাগে এমন করে আপনি ওই দিন বলতে পারেন না ওই দিন আপনি যদি বলেন টাকা দিবি না গাইরে তো পারেন না ছেলের নামাজ নামাজি বানাইতে হলে আপনি মিষ্টি ডাক দেন আর আপনি মরে যান কত লম্বরের আব্বাসে কবরকে জিগাইবো আপনি সুন্দর করে ব্যবহার সুন্দর করেন ব্যবহার ভালো করেন ও মুসলমান ভাইরা ভালো করে জানিয়ে রাখবেন আপনি নামাজ ছেলে নামাজ পড়লো না বাবা কিন্তু দোষী বাবা কতটুকু মেহনত করেছেন গো বাবা আর যারা স্বামী আছেন নামাজ পড়েন স্বামী নামাজ করেন না আমার থাকা মা বোনেরা দোষী মা বোনে যদি ইচ্ছা করে মা বোনে যদি ইচ্ছা করে প্রত্যেকটা স্বামীকে অলি বানাইতে পারে আমার যে আমার স্বামীরে অলি বানাইবো হান্ড্রেড পার্সেন্ট বানাইতে পারে যদি মা বোন মেহমানটা করে আল্লাহর কাছে যদি বলে কারণ কোন মা যদি ফজরের টাইমে বা ও মা ফজরের টাইমে আপন চামিনে বিছনা থেকে উঠানির জন্য পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যদি এমন ভাবে একটা টান দেয় টান আঙ্গুল কোন তো আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যে ধরে এমন করে টান দিল ফজরের নামাজটা পড়ানোর জন্য আশি রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবি ফজরের নামাজটা পড়াইবার জন্য যদি টান দেয় আশি রাখাত নামাজ পড়াবার জন্য আমার আল্লাহ ওনাকে সব দেবে কিন্তু আমার মা পারে না আমার মা বিছনাতে উড়াইতে পারে না পারে এক জোড়া স্যান্ডেলের জন্য দুইবার বাজারে নেওয়াতে পারে ঈদের সময় যদি খালি আপনার কুয়ে আর একবার বয় যে এই বছর কিন্তু ঘুর আগুন সার স্যান্ডেল লাগবো নিশা আইন না দেখেন ঈদের কপালে আগুন আপনার কপালে আগুন নাকি বেশি কইলাম আর যদি আপনারা কিছু করতে না পারে আপনার লোক যদি না বেশি না করতে পারে তাহলে দেখবেন ওই যে গেদাকে দিয়ে ফেলতে সে ঢেকে ঢেকে খাওয়ার বাসনে বাসনে শব্দ যদি দেখেন যে বাসনে বাসনে খুব দাপুর দুপুর হইতেছে মনে মনে করবেন সব স্যান্ডেলে কথা আছে আপনার স্বামী আপনি নামাজে বানাইতে পারবেন পারবেন যেরকম সোহান মা বোনেরাও কয় মা বোনেরাও কয় আপনি তো কইছেন ফজরের নামাজটা পড়াইবার জন্য আমি ফজরের টাইমে লেবের কোনা ধরে টান দিচ্ছিলাম মা কারাঙ্গায়া বড় বড় চুপ করে কি এরকম পাড়া আছে না না কারণ যে ঘরের স্ত্রী যদি সাপোর্ট করে আল্লাহর কাছে দোয়া করে যদি বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো নবী কয় ওই স্বামীটা জান্নাতি আরো জয় বলেন সোহান আল্লাহ সাথে আপনার ভালোবাসা থাকা লাগবে বাবা এমন ভাবে সুন্দর করে আপনি স্ত্রীর লগে বাবা চলাফেরা করা লাগবে আপনি স্ত্রীর ভালোবাসা লাগবে কারণ বাবারে স্ত্রী যদি সার্টিফাই দেয় কারণ আল্লাহর পরে আল্লাহর পরে যদি আপনি ভালো না খারাপ আপনি কেমন মানুষ এটা যদি কেউ জানে আপন স্ত্রী জানে আসা আচ্ছা আপনি কেমন ভগত হইয়া হুতেন না না হইয়া হুতেন আপনি আসলে ফজর করেন না না করেন আপনার ব্যবহার কেমন এটা সবচেয়ে থেকে আল্লাহ তো জানেন আল্লাহর বলে যদি জানেন তাহলে সেটা আপন স্ত্রী জানে দেখতে দেখা তো আপনি মাশাল্লাহ বাবারই বাবা কিন্তু আসলে ব্যবহারটা কেমন এটা প্রত্যেকের স্ত্রী হ্যাঁ ঠিক আছে সম্মান নিজের স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম মহাব্বত রাখে আর নেকার কম্পিটিশন সমাজের ব্যাপারে চালু করেন যুবক বাবারে আমি আর লম্পার দিকে যাই না লম্পা হইতেই থাকলে আলোচনা করলে বাড়তেই থাকে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুভব আমি অনুরোধ করবো আপনার হাতে ধরবো পায়ে ধরবো রে বাবা আপনি একটা কাজ করেন কি কাজ জানেননি নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করেন কে কার থেকে নেক বেশি করতে পারে বাবার এই বাবার ছেলের কোনো কথা নয় চাচা আর বাটি যার কথা নয় যে যারই দেখেন হুজুর আর বাবা বাবা আম মানুষের কথা নয় যে যারে দেখেন যার সাথে যার সাক্ষাৎ দেখলে সালাম সালাম সালাম আছে এটা সমাজ কথা কথা আছে নাই এইখানে হুজুর আর বাবা মানুষের কথা না কথা এইখানে বড় শুরুর কথা না যে দেখেন সালাম সালাম সালাম বাবা প্রত্যেকটা মানুষের মুখে যখন সালাম কায়েম হয়ে যাবে সালাম যখন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে আমার আল্লাহর রহমত নাজির হয়ে যায় থেকে এমন কিছু কাজ করব যেটা আবু জানবে না কেউই জানবে না খালি জানবে আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আর আরো যেরকম সবার আল্লাহ গেলে আবু বকর সিদ্ধি পাওয়া আগে যেই দিকে আবু বকর আগে হাজরত ওমরে বাবা নেক পায় না আবু বকর থেকে যে বেশি নেকি করবে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু থেকে যে বেশি নেক হাসিল করবে আল্লাহর কাছে সেটা বাবা পাওয়া যায় না হযরত ওমর এবার একটা নেক পাওয়া গেছে কি নেক জানেন নি মসজিদে নববীর থেকে অল্প তোড়া একজন বুড়ি মা নামাজ কায়েম করবে বাবা নামাজ পড়ে হজরতে ওমর মনে মনে ভাবতেছেন এই বুড়িমার জন্ম রাত্রির বেলা গোপনে গোপনে আমি যদি এক কলস ভর্তি পানি ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসি বুড়িমা ঘুমের থেকে উঠবে ওই পানি পাবে অজু বানায় নামাজ পড়বে আবু বকর সিদ্দিক জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি উমরের নে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই চিন্তা করে বাবা তিনি বাবা রাত্রির বেলা গোপনে এক কলার ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলেন ওই পানি নিয়ে যখন গেলেন বাড়ির চাইয়া এই মাত্র জানি কে বাবা এক পানি গো ওই মহিলা বাড়ির সামনে কে জানে আগেই রেখে গেছে করবো আল্লাহ আমাকে বেশি দিবে আমার আগে আবার কে বুঝেছি আমি হয়েছে তিন নম্বর দিন অমর বাবা রাত্রি বাবারে এগারোটার সময় রওনা হয়ে গেলেন কলসপট্টি পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন ওই বুড়িমার বাড়ির সামনে বুড়িমার বাড়ির সামনে হজরত উমর গিয়া দেখতেছেন এই মাত্র উমর বাড়ি যাওয়ার আগে কলসপট্টি পানি কে জানি গো আগেই রেখে গেছে কয়দিন গেল জোরে করা কয়দিন সাহাবারা নরম না গরম গরম আরে শয়তানে ভয় করে ওনার মাথার থেকে কলর যেটা আছেন চামড়ার কলস পানির মাথার থেকে আসার মারে কষ্ট কাজটাই করতাম না যেগুলো একজন করে না কথা বল করে না না সতর্কতা থেকে নামাজ পড়ে বাড়িতে গেলেন একটা মানুষ দশটার সময় রওনা হইতেছে পানি মাথায় নিয়ে বাবার কলস কলস পানি নিয়ে রওনা কিন্তু মানুষটার মুখ দেখা যায় না মানুষটার মুখটা যখন দেখা যায় না আজকে তোমার ফারক মনে মনে ভাবলাম ঠিক আছে পানিটা রাখো রে এরপরে তোমার ধরব তুমি মানুষটাকে বাবারে যখন পানি তিনি রাখলেন মানুষটা রওনা হয়ে গেলেন কিন্তু মানুষটার মুখটা দেখা যায় না হজরত তোমার ফারক একটা ভোর দিয়ে গেলেন সামনে উত্তর আখ্যানিত কর এমন ভাবে আঁকতে এবং হজরত অমর ধমক শুরু করল আমি অমর একদিন দুই দিন তিন দিন মেহনত করেছি এই কাজটা আমি করবো রে আল্লাহ পাক আমাকে লেখ বেশি দিবেন আপনার জন্য আমি পারি না আপনি মানুষটাকে মতের থেকে চাদর সরাইয়া দেন আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে এমন ভাবে ধমক শুরু করল সমাজ দিয়া যখন কথা বলতে চান ও ভাই আহা ও বাবা আমার জীবনের কানে মনে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন একটা দিন না দুটা দিন না দিনভাবে মেহনত করছি এই কাজটা আমি করবো আল্লাহ পাবেন আমাকে ন্যাক বেশি দিবে কিন্তু আপনার জন্য পারি না আপনি কোথা থেকে আসিয়া এই ন্যাক করে দেন তাদের সহায় দেন বাবা রে ও ভাইরা বাবা তোমাকে বললেন চাদর যখন সরাইয়া দিল লগে লগে বাবা যেমন গরম লগে লগে হাসি তোমার ভালো লগে লগে খয়া গেল রে বাবা নরম নরম হবার কারণ তৈ জাগাই না কারণ তুমি গরম সাহাবার লগে লগে কেন নরম হয়ে গেল বন্ধুবান নরম হয়েছে তাহারা ও বাপে নরম হয়ে যাই সেটাই পামা সত্যকে পানি বাবার ডালিমের রসের মতন শুরু হয়ে গেল জানি রসের মতন যখন পানি পরে শুরু হয়ে গেল কান্দা শুরু করে দিল কান্না শুরু করে দিল হজরত কান্দতেছেন আর বলতেছেন ডাক বলেন ও ভাই হজরত ওমর কান্দের ডাক দিয়া কয় পারলাম না পারলাম না মনে মনে ভেবে নিলাম মনে মনে ভাবছি আল্লাহ পাকুল আলমী আমাকে নেক বেশি করে ডাক দিয়া বাবা ওই মানুষটাকে সামনে রাখিয়া কান্না কেন কান্দবে কেন কান্দতেছেন বাবা জানেন ওই মানুষটা অন্য কেউই না ওই মানুষটা বাবা অন্য কেউই না ওই মানুষটাই হল রে হব বকর সিদ্ধি আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করেন হজরত ওমর কান্না শুরু করে দিল কান্দতে চায় আর ডাক দিয়া বলে ভাই আবু বকর ও ভাই আবু বকর মনে মনে ভেবে নিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে আপনার যথেষ্ট নেক বেশি মনে মনে ভেবে নিলাম রাত্রি বেলা গোপনে গোপনে এই কাজগুলি আমি করব আল্লাহ পাক আমাকে নেক বেশি দিবে সেটাও পারলাম না কারণ আপনি হাসিল করে নিলেন দুনিয়ার সাথে খালি হইলেন না দুনিয়ার সাথে যত আপনি হয়েছেন রে বাবা যেমন নেখাসিল করছে বন্ধু বন্ধুরা আমার আপনি আজকে থেকে আসো দুনিয়ার যেমন সাথে ছিল আবু হিজরতের সাথে আবু প্রত্যেকটা জায়গার সাথে অবকর বকর এমন ভাবে রে দাদারা রোজা মোবারকের সাথে ওই আবু বকর হয়ে গেছে প্রেম কারে করে বাবা মোহাম্মদ কাকে বলে প্রেম ভালোবাসা কারে কয় ছয় মাস আগে নবী বলছিলেন আবু বকর ও আবু বকর শুনে নাও আবু বকর বাবা মোহাব্বত কাকে বলে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে ছয় মাস আগে আবু বকর বলছিলেন ছয় মাস আগে নবী আমার আবু বকরের ডাক দিয়ে বলছিলেন আবু বকর মক্কায় বুঝি আমি থাকতে পারবো না আমাকে হিজরত করা লাগবে কিন্তু সাথী তুমি আবু বকর আমার পাশে হইবা লাম্পা হিস্টরি বলার সময় আমার কাছে নাই ছয় মাস পরে আবু বকর সিদ্দিকের বাড়িতে নবী গেল নবী যাওয়ার পরে দিলেন মাত্র বলে বাবা লগে লগে দরজাখানা খুলে দিল আবু বকর দরজা খুলে দিলেন নবী আমার প্রশ্ন করলেন আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিছ তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না বাবা বকর কেমন করে জানছো আমি বিশ্বনবী হাজির কেমন করে তুমি জানছো আমি বিশ্বনবী হাজির এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা কেন খোলা দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো শুনেন আজকের থেকে ছয় মাস আগে যে নবী আপনি বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করাবেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত নবী গো আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমা আপনি আমার আবু বক্কর আবু বক্কর কয়া ডাহেন আমি জানি আপনি নবের বাবা নাই মা একটা ডাক দিলেন দুইটা তিনটা ডাক দিলেন আর আমি আবু বক্কর ঘুমায় গেলাম কিন্তু কাফির বেঈমানেরা সজাগ হয়ে যাবে আপনারে আক্রমণ করবে মারপিট করবে আমি জানি আপনার নবীর বাবা না আপনার নবীর মা না আপনি একা একা অনেক সময় দাঁড়ায় যদি ডাকেন আপনার কষ্ট হবে বাবা ওই কথা চিন্তা করে রে আমি আবু বক্কর দরজার মধ্যে হিজরতের সালাম গুলি লইয়া লইয়া আমি ঘুমাইতেছি প্রেম কাকে বলে বাবা মুহাব্বত কাকে বলে আর আপনার আমার প্রেম ভালোবাসা মিলাইয়া দেখেন কেন বলছি বন্ধু বিশ্ব নবীর বাবা একটা বস্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেখাইতে পারি নাই ওটা তোমাদের বলে গেছি ওটা তোমাদের শোনা গেছে কিন্তু শিখায় যাইতে পারি নাই কোনটা জানো নাই এই কথা বলে নবী কান্না শুরু করে দিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনটা আপনি পারেন নাই আল্লাহর নবী দাঁতে বলে সাহাবারা রে আমি আমার আপন বাবা মার খিদমত করে দেখাইতে পারি না খেজবত করে দেখা যাইতে পারি নাই কথাটা বলে না বিজ্ঞান না শুরু করা দিলাম বন্ধুগণ ভাইয়েরা আমার বন্দুকের গুলির আগে আমার আল্লাহ দোয়াটা কবল করে না যাদের বাবা মা আছে তোমরা সুখী যাদের বাবা মা আছে তোমার দুয়ার পান্ডার খোলা আছে রে বাবা যাদের বাবা মা জীবিত তোমাদের দুয়ার পান্ডার এখনো খোলা আছে আর যাদের বাবা মা চলে গেল জীবনের জন্য এতিম হয়ে গেছে আর দোয়া করার মানুষ তোমার কাছে নাই বন্ধুগণ ভাই আজকে যে আপনাদের সামনে আমি গুণাগার ছোট মানুষ হবে এই গুরু রহমান ইলিম কালাম কিছুই নাই আলী মোলামের দোয়ার বরকত আমি আজকে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলি ও যা টুকরা জবাব সরে নাও ইতিহাস বলার সময় আমার কাছে নাই আমি আপনাদের সামনে যে কথা বলি একমাত্র মার জননীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে দোয়া কিন্তু আবার মা আমি ভাই জানি রে আজকে বাংলাদেশ কলকাতা তেরো তেরোপুরা ডিমাপুর মেঘালয় আসাম সহকারে কথা বলি আমার আল্লাহ কওয়ায় দোয়া কিন্তু আমার মার আমি আপনাদের আপনাদের সামনে কথা বলি তোয়া কিন্তু আমার মার আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন শরীফটা পড়ছি বাবা আলিম ওলামারা কোরআন শরীফ পড়ছে হাদিস পড়ছে শিক্ষা করছে আমার আল্লাহ সম্মান দিছে কিন্তু মা বাবার দোয়া থাকা লাগবে বন্ধু রে ও ভাইরা দাদারা জীবনের মধ্যে ইতিহাস বহুত লম্বা ভালো ইলিম আমি হতে পারলাম না ভালো লেখাপড়া কেন করতে পারি নাই মাদ্রাসার মধ্যে আমার মা জননে আমাকে দিয়েছিল আমি লেখাপড়া করার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম কিন্তু জীবনের মধ্যে এমন একটা অভাব সামনে আমার আসলো রে বাবা আমি ভালো করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারি নাই কেমন করে করব রে বাবা আপনাদের ভাই আছে আপনাদের বোন আছে সেটাও কিন্তু আমার নাই মানুষের চাচা যারা থাকে সেটাও কিন্তু আমার নাই আমার চাচা যারা কোনো কিছু নাই আমার ভাই বোন কিছু নাই শুধুমাত্র রে একজন মা জননের দুয়ার বরকতে আজকে আপনার সামনে আমি কথা বলি কেমন করে বাবা মাদ্রাসার খুঁটি আমাকে ধরে ধরে কত কান্না কাঁদছি রে বাবা মাদ্রাসার খুঁটিগুলির মধ্যে ধরে ধরে কাঁদছি রাস্তার দিকে তাকায় রয়েছে বাবা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রাস্তার দিকে লক্ষ্য করে দেখি কেউ আমার নিতে আসে না কে আসবে রে কে আমাকে নিতে আসবে রে বাবা কে আমাকে সহায় করবে সহায় করে নেওয়ালার মানুষ ওই টাইমে ছিল না রে বন্ধু আমার মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করি আমি হবিবুর রহমানদের লেখাপড়া করাইছে রে বাবা এক মাস দুই মাস তিন মাস মাত্র আমার বয়স মাত্র তিন মাসের সন্তান হবিবুর রহমান আমি ওই তিন মাস পরে আমার জনমদাতা বাবা এই দুনিয়া ছেড়ে মারা যাবে বাবা আজকের দিন পর্যন্ত আমি হবিবুর রহমান তিন মাস বছর সময় বাবা মারা গেল জীবনের মধ্যে বাবা কেমন না টাকা দিতে পারে নাই আজকের দিন পর্যন্ত বাবা কেমন টাকা দিতে পারে নাই এই জন্যই মানুষের ঘরে ঘরে কাজ কইরা আমি আমার আমার আমি বলতে পারি না আজকে আমি দুইটা মাদ্রাসার মহাতামিম ছোটখাটো মাদ্রাসা না বাবা বড় মাদ্রাসা দুইটা মাদ্রাসার আমি নিজেও দুইটা মাদ্রাসার খেদমত করি তাহলে বলিলিম যাদের মা নাই বাবা নয় আমি বুঝতে পারি রে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ছাত্র যখন কান্দে ইতিহাস আমার প্রথমের কথাটা মনে পড়ে না বাবা রে আমি ভালো আলিম কেন হতে পারলাম না লেখাপড়া কেন করতে পারি নাই মানুষের ঘরে ঘরে কাজ করে আমার বাবার লেখাপড়া করাইছে বন্ধু এত আমার লেখাপড়া করাইছি একমার একটি সন্তান ভাই বোন আমার কিছুই নাই কে সহায় করবে রে কে আমাকে করবে বাবা বাড়ির থেকে মাদ্রাসার থেকে চলে গেছি আমি বলছি মা আমি আর জীবনে লেখাপড়া করবো না করে কেন আমি বললাম মা গো এক লুম দিয়া কি মাদ্রাসা পড়া যায় আমি মাদ্রাসা পড়বো না আমি বাবার মাদ্রাসার পড়বো না আমি ওইটা আমি তার অতটুক বুঝি না ছোট মানুষ কিন্তু কথাগুলি মনে আছে আমার মা একটা বেলেগ ঘরের থেকে বাবা অন্য একটা ঘরের থেকে কয়েকটা টাকা ধার করি আমি আমাকে একটা লুঙ্গি দিলেন আমি তো বাবা লুঙ্গি দেখে বাবা খুশি কারণ কিন্তু আমার মা ধরে ধরে এমন হয় কান্না শুরু করে দিল আমি বললাম মা কানলেন কেন আর যে আপনি টাকা আনলেন ওই করে